হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই সুযোগী রাইডার জনের পক্ষ থেকে আমি আছি অরুণ রয় পলাশ একে রয় ব্লগসে যারা দেখতেছেন সবাইকে স্বাগতম আজকে আমি ডিসেম্বর মাসে যে অফার চলতেছে সুজুকি রাইডার্স জোনে এটা ডিটেলস নিয়ে আপনাদেরকে একটু কিছু বলবো আমাদের ডিসেম্বর মাসে বিজয়ের মাসে আমাদের সুজুকি রাইডার্স জোনে কিন্তু একটা দারুণ অফার চলতেছে এই অফারটা অ্যাকচুয়ালি কিন্তু আপনারা এর মধ্যেই জানতে পারছেন যে কি অফার চলতেছে আমাদের এখানে কিন্তু যে অফার চলতেছে এটা হচ্ছে আপনার ডিসেম্বর মাসে যেহেতু উইন্টার একটা সিজন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সবাইকে প্রতিটা বাইক যারা পার্সেস করতেছে এই পার্সেসের উপরে কিন্তু প্রতিটা বাইকের সাথে দেওয়া হচ্ছে একটা উইন্টার জ্যাকেট আর এই উইন্টার জ্যাকেটটা নিতে গেলে অবশ্যই এই ডিসেম্বরের মাসের মধ্যে কিন্তু আমাদের সুযোগী রাইডার জোন থেকে আপনাকে একটা বাইক নিতে হবে আপনার আমাদের এখানে কিন্তু সবগুলো বাইকই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই বাইক কি কি বাইক আছে আমাদের এখানে এটার ডিটেলস জানার জন্য একটু সাথে থাকেন আমাদের এখানে কি কি বাইক আছে একটু দেখায় আপনাদেরকে আমাদের কাছে কিন্তু জিক্সারের যেটা কালারগুলো আছে সেই কালারগুলো সবগুলা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেমন ক্লাসিক প্লাস ইয়েলো থেকে শুরু করে আপনার Gixxer monotone black colour red আচ্ছা মেরুন কালার সবগুলা কালারই কিন্তু আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এগুলার বর্তমান প্রাইস একটু আপনাদেরকে জানিয়ে দিই ইয়েলো কালার যেটা আছে এটা দেখতে পাচ্ছেন ক্লাসিক প্লাস কিন্তু এটা স্পেশাল এডিশন এটা হচ্ছে আপনার প্রাইস এক লক্ষ নিরানব্বই হাজার নশো চারশো পঞ্চাশ টাকা আর এই পাশে যে কালারগুলো দেখতে পাচ্ছেন জিক্সার মডার্ন সিঙ্গেল ডিক্সার এগুলোর প্রাইস কিন্তু মাত্র এক লক্ষ আপনার বিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা আর সবগুলো কালারই কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনার এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ব্ল্যাক কালার কিন্তু প্রচুর পরিমাণে আছে ব্লু কালারও আছে সাথে কিন্তু মানে যতগুলা কালার আছে বর্তমানে সবগুলা কালারই কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল এখানে হচ্ছে matte blue colour matte blue কালারটাও স্পেশাল এডিশন এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এই ম্যাট ব্লু কালারের কিন্তু প্রাইস আমি আপনাদেরকে একটু বলে রাখি মাত্র এক লক্ষ নিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা এখানেও কিন্তু ব্ল্যাক আছে আর আপনারা যারা ব্ল্যাক খুঁজতেছেন অনেকদিন ধরে তাদের জন্য আমি বলে রাখি আমাদের কাছে কিন্তু ব্ল্যাকের প্রচুর পরিমাণে স্টক অ্যাভেলেবেল ব্লু কালার থেকে শুরু করে ব্ল্যাক কালার বা সবগুলা কালার কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু আমাদের কাছে যেটা হচ্ছে এসএফ এফআই এবিএস এবং কার্বোরেটর ভার্সন যেটা আছে সবগুলা কালারই কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালারটা আপনারা অনেকেই চান আমাদের কাছে কিন্তু ব্ল্যাক কালারটাও অ্যাভেলেবেল আছে আর এটার বর্তমান প্রাইস হচ্ছে এফআই এবিএস যেটা তিন লক্ষ উনিশ হাজার নশো পঞ্চাশ টাকা এটার প্রাইস আর হচ্ছে যেটা কার্বোরেটর ভার্সন আছে ওটা হচ্ছে দুই লক্ষ চুরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা এটার প্রাইস আর আমাদের এখানে কিন্তু ম্যাট যে কালারটা আছে ম্যাট কালারটা হচ্ছে ব্লু কালারটা ম্যাট ব্লু কালারটাও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটাও কিন্তু এফআই এভিএস আর এটারও কিন্তু বর্তমান প্রাইস হচ্ছে মাত্র তিন লক্ষ চৌত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা আর তার সাথে কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে জিক্সার যেটা জিক্সারের সবগুলা কালারই কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে Gixxer new Gixxer FI ABS gorgeous black colour দেখতে পাচ্ছেন ব্লু কালার দেখতে পাচ্ছেন এছাড়া সবগুলা কালারই কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাকে আপনাদেরকে একটু দেখায় রেড কালারটাও কিন্তু আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে আর ব্ল্যাক কালারের কিন্তু প্রচুর পরিমাণে স্টক আছে আমাদের কাছে এখানে কিন্তু হচ্ছে ব্ল্যাক কালার আছে রেড কালার আছে সবগুলো কালার কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আর এছাড়াও কিন্তু আমাদের ওয়ার হাউজে প্রচুর পরিমাণে স্টক আছে সেক্ষেত্রে যেটা নিতে যাচ্ছেন আমাদেরকে জানাইলেই কিন্তু নিতে পারবেন আর এটার বর্তমান প্রাইস কিন্তু মাত্র কত মাত্র কিন্তু দুই লক্ষ চৌষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা আর সবগুলা কালারই কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এছাড়াও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমাদের কাছে যেটা এফআই এভিএস নিউ জিক্সারের এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আর সবগুলা বাইকের সাথে পেয়ে যাচ্ছেন কিন্তু আকর্ষণীয় উইন্টার জ্যাকেট আর এছাড়া কিন্তু আমাদের কাছে যেটা হচ্ছে ম্যাট আপনার হচ্ছে স্কুটার যেটা স্কুটার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্কুটার এটার প্রাইস আমি একটু বলে দিই এটা হচ্ছে অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ এটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ চুয়াত্তর হাজার নশো পঞ্চাশ টাকা এছাড়াও Hayate EP e Hayate EP e কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হায়াতি ইপির e বর্তমান প্রাইসটা মাত্র হচ্ছে এক লক্ষ সাত হাজার নশো পঞ্চাশ টাকা আর এটার সবগুলা কালারই কিন্তু বর্তমান আমাদের সুজুকি রাইডার্সনে অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্ল্যাক কালারটাও অ্যাভেলেবেল আছে আর এছাড়া কিন্তু সবগুলা কালার স্কুটার কিন্তু সবগুলা কালারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর প্রতিটা বাইকের সাথে পেয়ে যাচ্ছেন কিন্তু আকর্ষণীয় উইন্টার জ্যাকেট সেক্ষেত্রে যারা এই বিজয়ের মাসে বাইক নিতে চাচ্ছেন সুজুকির একটা বাইক সেক্ষেত্রে অবশ্যই সুজুকি রাইডার্স জোনে চলে আসবেন মিরপুর দুই নাম্বার প্রশিকা মোড়ে আমাদের দুই নাম্বার প্রশিকা মোড়ে কিন্তু সবগুলা গাড়ির কালার অ্যাভেলেবেল রয়েছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর সাথে কিন্তু প্রতিটা বাইকের সাথে শুধুমাত্র সুজুকি রাইডার্স জোনে ড্রোন থেকেই কিনলে কিন্তু এই উইন্টার জ্যাকেটটা পেয়ে যাবেন তো সেক্ষেত্রে যারা দেরি করতেছেন তারা অবশ্যই দেরি না করে সুযোগী রাইডার জোনে চলে আসবেন মিরপুর দুই নাম্বার প্রশিকা মোড়ে আমাদের এখানে সেলস সার্ভিস স্পেয়ার পার্ট সবগুলা কিন্তু সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের এখানে